ভাসি চোখের জলে রে ভাসি চোখের জলে আমার রক্তে আগুন জলে রে রক্তে আগুন জলে তোমার কথা আমার যখন মনে পড়ে যায় ভাসি চোখের জলে ওরে বাসি চোখের জলে রে রক্তে আগুন জলে ও তুমি আমার পর হবে বাবিনি কখনো আজও আমার ভুল হয় আছো এখনো পাশে আছো এখনো ও তুমি আমার পর হবে বাবিনি কখনো আজও আমার ভুল হয় আছো এখনো পাশে আছো এখনো আজ নাই রে তুমি আজ নাই রে তুমি তাই তো আমার জীবন বিফলে ভাসি চোখের জলে রে ভাসি চোখের জলে আমার রক্তে আগুন জলে রে রক্তে আগুন জলে ও তুমি আমার চোখ থেকে জড়াবে যে পানি এ কথাও স্বপ্নে আমি ভাবিনি প্রভু আমি ভাবিনি ও তুমি আমার চোখ থেকে জড়াবে যে পানি এ কথাও স্বপ্নে আমি ভাবিনি প্রভু আমি ভাবিনি আজ নাই রে মানুষ আজ নাই রে মানুষ তাই তো আমার জীবন বিফলে ভাসি চোখের জলে রে ভাসি চোখের জলে আমার রক্তে আগুন জলে রে রক্তে আগুন জলে তোমার কথায় আমার যখন মনে পড়ে যায় ভাসি চোখের জলে ভাসি চোখের জলে রে রক্তে আগুন জলে